ভালোবাসি তবু কেন যে মন ভরে না জানি না তোমায় নিয়ে কোথায় যাব পথের ঠিকানা জানা নেই চলো না ডানা মেলে পারি দেব মনের সীমানা বলে দাও মনের যত ভাষা জানি না তোমায় নিয়ে কোথায় যাব পথের ঠিকানা জানা নেই ছোট্ট ঘরে তোমায় আপন করে ভালোবেসেছি এত কাছে এসেছি যেও না সরে আমায় একা একলা একা জানি না তোমায় নিয়ে কোথায় যাব পথের ঠিকানা জানা নে চলো না ডানা মেলে পাড়ি দেব মনের সীমানা